হে মরে যাব মরে যাব মরে যাব রে হ্যাঁ। হে মরে যাব মরে যাব মরে যাব রে পিড়িতের নেশায় আমি মনের মতো বউতরে হাবরে আমার বেটার জীবন যৌবন আমি সবই দেব রে আদরে সোহাগে ভরিয়ে দেব রে পীড়িতের নেশায় আমি মরে যাব রে নেশায় আমি মরে যাব রে বসাও কামনা পা বাবু ভাই বসাও সবাই একসাথে নেচে নেচে আমি আর কামনা আপা ভাই তোমার আগুনের আগুন দিয়া মারে দিলে বড় মায়া রে বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল করেছো বড় মায়া মায়া মায়া মায়া মায়া মায়া মায়া মায়া মায়া মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো এই কি জাদু কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো কামনা কি জাদু কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো আর মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো আর মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো তোর মায়া লাগাইছ আমার পাগল বানাইছ ধন্যবাদ হ্যাঁ। পাগল বানাইছে আমারে পাগল বানাইছে আমার মোতালেব সান আমারে পাগল বানাইছে yo me daría ওই দেশে পাহাড়ে গে বলে রাখিও দয়াল নবীর চরণ তলে আরে কান্দিয়া বই দেশে পাহাড়ে গে বলে রাখিও দয়াল নবীর চরণ তলে রাখিও দয়াল নবীজি তুমি বর্তমান আরে থাকিও দয়াল নবীজি তুমি বর্তমান আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস আমি বিশ্বাস শোনা বন্ধু